আমরা দুজন দুই ভাইয়ে এসএফ নিয়ে নিলাম একটা হচ্ছে রেড কালার একটা ব্ল্যাক কালার ভাই ব্ল্যাকটা নিছি আমি হচ্ছে রেডটা নিছি আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করেন এই দুইটা বাইক আমরা দিয়ে দিব নাকি ভাই আমরা চালাবো আমরা নিব না আমরা দিয়ে দিব এই দুইটা বাইক আমরা নিছি কিন্তু যারা শোরুমে আসবে রাইডার্স জোনে পলাশবার সাথে যোগাযোগ করবে তারা কিন্তু এই দুইটা বাইকই পেয়ে যাবে আর বুকিং ছাড়া এবং ভাই কাছে বড় কথা থাকবে যে যারা আগে আসবে তারা নিয়ে যাবে বুকিং ছাড়া ভাই গাড়ি আসলো কবে ভাই <laughs> ভাই আমরা যেটা জানতে পারছি যে আজকে এই এসেটটা চলে আসছে দীর্ঘ ছয় মাস পরে যে কারণে মূলত কিন্তু আমরা দুজনই চলে আসছি আপনার শোরুমে তো একটু একটু হ্যাঁ। সাথে আনে হ্যাঁ তো আপনার দর্শকদের বলছি কানে কানে কানে কানে আরো চারটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে এফআইবিএস কার্বোরেটর এছাড়া আপনারা যারা ম্যাট কালারটা খুঁজতেছেন সেই ম্যাট কালারটা কিন্তু চলে এসেছে দ্রুত যোগাযোগ করতে হবে রাইডার জন্য আর রাইডার জন্য জানেন যে আপনারা এটা কিন্তু থ্রি এস ডিলার রাইডার জন্য হচ্ছে থ্রি এস ভাই এটা তো দর্শক আপনারা সবাই জানেন যে সুজুকি রাইডার জন্য এটা কিন্তু একটা থ্রিএস ডিলার এবং এখানে কিন্তু আপনারা সেলসের পাশাপাশি অর্থাৎ বাইক নেওয়ার পাশাপাশি সার্ভিস পাবেন স্পেয়ার পার্টস পাবেন সবকিছু কিন্তু পেয়ে যাবেন আর সেই সাথে সাথে বলে দিতে চাই সুজুকি রাইডার জন্য অবস্থান কিন্তু মিরপুর দুই নম্বর কৌশিকা ভবনের ঠিক উল্টা সাইডেই আর সুজুকির যারা আর কি ভালোবাসেন সুজুকির বাইকগুলো নিতে যাচ্ছেন সবসময় আপডেট থাকতে চান তারা কিন্তু আপনাকে অবশ্যই রাইডার জনের সাথে কানেক্টেড থাকতে হবে কজ সবার আগে সুজুকির বাইক কিন্তু তারাই আপনাকে দিতে পারবে আমিও বেশি কিছু বলবো না রাতন ভাই যদি বলেন আসলে কি বলবো অনেকদিন পরে এসএফটা চলে আসছে আমার নিজের কতদিন পরে আসছে ভাই প্রায় ছয় মাস পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এসএফ এর ভিডিও করতে আমরা চলে এসেছি রাইডার জোনে আর প্রতিটা কালার প্রতিটা ভেরিয়েন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন রাইডার জোনে আর রাইডার জোনের ফেসবুক পেজও কিন্তু অলরেডি আপনারা জানেন যে রাইডার জোন নামে তাদের ফেসবুক পেজটা রয়েছে সুজুকি রাইডার হ্যাঁ, জোন সুজুকি রাইডার জোন ওখানে কিন্তু আপনারা ভিজিট করলে প্রত্যেকটা ইনফরমেশন এছাড়াও কোনো অফার থাকলে গিফট অফার থাকলে সবকিছু কিন্তু আপনারা জানতে পারবেন আর বেসিক্যালি পলাশ ভাই কিন্তু এই শোরুমের ম্যানেজার এছাড়া আপনারা আমাকে দেখতে পাচ্ছেন পলাশ ভাইয়ের কিন্তু ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে তো যারা সুজুকির বাইকগুলো জানতে চান বা কিনতে চান তারা কিন্তু অবশ্যই পলাশ ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন আমারও একই কথা যে পলাশ ভাই আসলে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানায় আপনাদেরকে আপডেট ইনফরমেশন দেওয়ার জন্য সুজুকি বাইকের অবশ্যই সো যারা এই বাইক সম্পর্কে আপডেট সবসময় জানতে চান তারা কিন্তু অবশ্যই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভাইয়ের পেজটিও কিন্তু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে করে যারা সুজুকি ভালোবাসে সবার আগে তারা ইনফরমেশনটা পেয়ে যাবে তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আবার দেখা হবে পলাশ ভাইয়ের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমিও চলে আসবো পলাশ ভাইয়ের অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে আজকে কিন্তু পাই গেছি দুই লিজেন্ড ঠিক আছে <laughs> দুই লিজেন্ড ইউটিউবার কিন্তু আমার সাথে হ্যাঁ। এখন এটা অ্যাকচুয়ালি মানে ওনাদের দুইজনের ভালোবাসা অনেক বেশি ভালোবাসা আমার পক্ষ থেকে সবসময়ের জন্য থাকে অ্যাকচুয়ালি একটু দুইজনের ইউটিউব চ্যানেল একটু বলে দিই হচ্ছে আমার এই ডান পাশে যিনি দেখতেছেন ইনি হচ্ছে রাতুল হাসান তুহিন ওনার market info by Ratul Hasan Tuhin ওনার চ্যানেল আর সাথে হচ্ছে ইমরান ব্লগস আচ্ছা। <laughs> হ্যাঁ, হ্যাঁ। ইমরান ভাই বিয়ে করছে আর আরেকজন বিয়ে করতে চলতেছে হ্যাঁ on the way on the way বিয়ে করতে চলতেছে এখন ভাইয়ের হ্যাঁ ভাইয়ের অবশ্যই হচ্ছে দাম্পত্য জীবন যাতে সুখী হোক শান্তিতে থাকে লাস্ট একটা কথা বলি আপনার কাজের কথা তো বললাম ভাই আমাদের একটু কাজের কথা বলি এই দুইজনের কিন্তু তিরিশ হাজারের জন্য আটকে আছে অবশ্যই এক লাখ বানায় দেন আমাদের যদি তাড়াতাড়ি এক লাখ মার্কেট ইনফো আর হচ্ছে এদিকে ইমরান ব্লগস হ্যাঁ, দুইটা একটু হ্যাঁ, একটু একটু যত দ্রুত সম্ভব আপনারা যারা ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলে যে ইমরান ভাইয়ের চ্যানেলে ইমরান ব্লগসে যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমারটা যদি না করেন না অবশ্যই করবে ভাই করবে তো অবশ্যই কিসের জন্য করবে বলেন তো ঠিক আছে ভাই কিসের জন্য করবেন করবে বলেন তো ওয়ান মিলিয়ন ভিউ হইলে দর্শকদের জন্য আরো কি থাকবে মিলিয়ন না সাবস্ক্রাইবার হ্যাঁ স্পেশাল ভিডিও হ্যাঁ স্পেশাল ভিডিওতে চাই যারা সাবস্ক্রাইবার আছেন আমার লাখ হওয়ার পরে কিন্তু সাবস্ক্রাইবারদের জন্য স্পেশাল একটা গিফট থাকবে না আমারও সেম জিনিস গিফট থাকবে এই এই গিফট কিন্তু ছাড়া যাবে না সাবস্ক্রাইবার থেকে একজন গিফট পাবে আর এই একজন হচ্ছে আমাদের সামনে আসবে আমাদের সাথে একসাথে লাঞ্চ করবে ঠিক না ভাই আমাদের প্ল্যান আছে ইনশাল্লাহ তো দেখা হবে এক লাখ হওয়ার পর ইনশাল্লাহ <laughs> তার আগেও দেখা হবে আমার আর আমারটা একটু বলে দেন ভাই কত হলে <laughs> অবশ্যই পলাশ ভাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এর আগেও একবার বলেছি এবারও বলতেছি যে তা সে কিন্তু খুব ভালো কাজ করতেছে আপনারা যারা সুজুকির বাইক সম্পর্কে আরো বেশি ডিটেলস জানতে চান তারা কিন্তু অবশ্যই আপনারা পলাশ ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা কিন্তু নিত্য নিত্য তাহলে কিন্তু নিত্য নতুন আপনারা আরো সুন্দর সুন্দর ভিডিও তাদের কাছ থেকে উপহার পাবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম